বানান শিশির চৌধুরী শেহাবুদ্দিন মানুষের নাম মৌমিতা সুমিত্রা অর্পণা মেয়ে মানুষের নাম তারপর কেরানীগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা এগুলো হচ্ছে জেলার নাম বা জায়গার নাম তো এই নামগুলো কিভাবে শুদ্ধভাবে লিখতে হয় সেগুলো আমরা শিখব এখানে একটা বিষয় বলার প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে যে অনেকে বলে থাকেন যে নাম বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নাই অর্থাৎ যে যার নাম যেভাবে লিখবে সেটাই সঠিক আসলে কি কথাটা সত্য তো চলুন তাহলে আমরা একটু সামনের দিকে দেখি আমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে রায়হান এই রায়হান যখন তার ইংরেজি বানানটা লেখে নামের ইংরেজি বানান তখন সে এভাবে লেখে R I H A N এভাবে লেখে কিন্তু দুর্ভাগ্যজনক হলো ম্যাক্সিমাম মানুষ এই নামটাকে পড়ে রিহান অর্থাৎ তার নাম রায়হান সে লিখতেছে R I H A N এভাবে কিন্তু মানুষ পড়তেছে রিহান সে বোঝাতে যাচ্ছে রায়হান কিন্তু মানুষ পড়তেছে রিহান তাহলে আপনারাই বলুন যে নাম বানানে কি সঠিক কোনো নিয়ম থাকা দরকার কি নাই তারপর দেখুন যে আবেদ তো এই আবেদ একজনের নাম সে তার নামটাকে এভাবে লিখে যে এ বি এ ডি আবেদ এভাবে লেখে এখানে এ উচ্চারণ একার হিসেবে নেয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই নামটাকে পড়ে হচ্ছে আবাদ এটাকে আকার হিসেবে পড়ে নেয় তারপর একজনের নাম হচ্ছে রহিম কিন্তু সে যখন লেখে এভাবে লেখে R A H I M Rahim এভাবে লেখে কিন্তু অধিকাংশ মানুষ তার নামটাকে রাহিম পড়ে তো বন্ধুরা এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে যে নাম বানানোর স্বাধীনতা থাকলেও আমাদের নামগুলো এমনভাবে লেখা উচিত না যে আমরা বোঝাতে চাচ্ছি একটা অন্যজন বুঝবে আরেকটা যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো তাই আমাদের নাম অনেক শুদ্ধভাবে লেখা উচিত কারণ অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা ভুলের কারণে আমাদের অনেক মাসল দিতে হয় যেমন অনেক সময় সার্টিফিকেটে অনেকের নাম ভুল করে ফেলে একটা দুটো অক্ষর বেশি কম দিয়ে ফেলে তারপর পাসপোর্টে অনেক সময় এরকমটা হয়ে থাকে তো ছোট্ট একটা ভুলের জন্য যেন আমাদের অনেক বেশি মাসল দিতে হয় সেজন্য আমাদের উচিত শুদ্ধভাবে এই বাংলা নামের ইংরেজি বানানগুলো শেখা তো বন্ধুরা যেহেতু আমরা একদম দুর্বলদের কথা মাথায় রেখেই এই লেভেলটা চালু করেছে তো আমাদের উচিত একদম বেসিক থেকে আমাদের লেসনগুলো দেখানো তো তাই আমরা এখন আমরা একটু বাংলা স্বরবর্ণগুলো দেখব এগুলো হচ্ছে বাংলা স্বরবর্ণ আমরা জানি যে বাংলা স্বরবর্ণ হচ্ছে এগারোটি এই স্বরবর্ণগুলো আলাদা করে পড়লাম না ধরে নিচ্ছি যে যারা ভিডিওটা দেখছেন তারা এই স্বরবর্ণগুলো জানেন তো তারপর বাংলা ব্যঞ্জনবর্ণ তো স্ক্রিনে এগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলা ব্যঞ্জনবর্ণ আমরা জানি বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি তাহলে এগারোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ মিলে হচ্ছে মোট পঞ্চাশটি হচ্ছে আমাদের বাংলা বর্ণমালা তো বন্ধুরা এখন আমরা ইংলিশ আলফাবেট দেখব স্ক্রিনে দেখানো অক্ষরগুলো হচ্ছে ইংলিশ আলফাবেট বা ইংলিশ লেটার বা বর্ণমালা এখানে মোট ছাব্বিশটি বর্ণ রয়েছে এর মধ্যে এই নীল অক্ষরের যে বর্ণগুলো রয়েছে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ যেগুলো আমরা বাংলায় স্বরবর্ণ হিসেবে ব্যবহার করি ইংরেজিতে এগুলোকে স্বরবর্ণ হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ এগুলো হচ্ছে ভাওয়েল আর বাকি যে লাল বা গোলাপি যে অক্ষরগুলো রয়েছে এই গোষ্ঠী এগুলো হচ্ছে কনসোনেন্ট এগুলো আমরা আস্তে আস্তে সামনে বুঝবো আর এগুলো হচ্ছে ইংরেজি ছোট হাতের অক্ষর অর্থাৎ বর্ণমালা কিন্তু ছাব্বিশ ছাব্বিশ বাউন্ডাটি না বর্ণমালা ওই ছাব্বিশটি লেখার ধরনটা একটু ভিন্ন এটা হচ্ছে ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর আর এটা হচ্ছে স্মল লেটার বা হচ্ছে ছোট হাতের অক্ষর এর মধ্যেও এ ই আই ও ইউ অর্থাৎ এই নীল রঙের যে অক্ষরগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভাওয়াল বাকিগুলো হচ্ছে কনসনেন্ট তো বন্ধুরা স্ক্রিনের দিকে খুবই ভালো করে খেয়াল করে দেখুন বাঁদিকে রয়েছে বাংলা বর্ণমালা এবং ডান দিকে রয়েছে ইংরেজি বর্ণমালা আমরা জানি যে স্বরবর্ণ এগারোটি এবং বর্ণ উনচল্লিশটি তাহলে মোট হচ্ছে পঞ্চাশটি আর ডান দিকে ভাওয়াল এবং কনসোনেন্ট মিলে মোট হচ্ছে ছাব্বিশটি তাহলে একটা বিষয় আমরা খুবই স্পষ্ট যে আমাদের বাংলা বর্ণমালা ইংরেজি বর্ণমালা হচ্ছে অনেক বেশি অলমোস্ট ডাবল ইংরেজিতে হচ্ছে ছাব্বিশটি বাংলা হচ্ছে পঞ্চাশটি বিষয়টা একটু মনে রাখুন কারণ এটা আমাদের সামনে লাগবে তো বন্ধুরা বাংলা নামের ইংরেজি বানান মানে লেখার সময় আমাদেরকে মেইন কিছু জিনিস অর্থাৎ একদম বেসিক কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণের মিল থাকতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যেহেতু বাংলা এবং ইংরেজি দুটো দুরকম ভাষা অর্থাৎ দুটো ভিন্ন ভাষা তাই বাংলা বর্ণের উচ্চারণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণের পুরোপুরি মিল পাওয়া যাবে না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মিল পাওয়া যাবে না তবে সবচেয়ে কাছাকাছি এবং যথাযথ অক্ষরগুলো আমরা ব্যবহার করা শিখব তারপর রয়েছে বাংলা একটি বর্ণের জন্য ইংরেজির একটি লেটার ব্যবহার করব তারপর রয়েছে যদি ইংরেজির একটি লেটার দ্বারা বাংলা বর্ণের সাথে উচ্চারণ না মিলে তাহলে ইংরেজির দুটি লেটার ব্যবহার করব তারপর রয়েছে ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমনভাবে লেখা যাবে না তো এই চারটা পয়েন্ট আমাদেরকে খুবই মাথায় রাখতে হবে একটা হচ্ছে বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণ মিল থাকতে হবে তারপর হচ্ছে বাংলা একটি বর্ণের জন্য ইংরেজি একটি লেটার ব্যবহার করতে হবে হচ্ছে যদি ইংরেজি একটি লেটার দ্বারা বাংলা বর্ণের সাথে উচ্চারণ না মিলে তাহলে ইংরেজি দুইটা লেটার ব্যবহার করব আর চার নাম্বার হচ্ছে যে ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমনভাবে লেখা যাবে না অর্থাৎ আপনি লিখতে চাচ্ছেন একটা আপনি বোঝাতে চাচ্ছেন একটা কিন্তু যে পড়বে সে পড়ে বুঝতেছে আরেকটা এমনভাবে লেখা যাবে না এখন আমরা কিছু উদাহরণ দেখব এই উদাহরণগুলো দেখলে নিয়মগুলো আপনার সহজে মনে থাকবে যেমন ক এই কয়ের জন্য আমরা একটা অক্ষর নিব ইংরেজিতে সেটা হচ্ছে কে অনেক সময় আমরা কিও নিতে পারি সেটা আমরা সামনে আলোচনা করব বাট এখানে বুঝে রাখুন যে আমরা একটা অক্ষর নিচ্ছি এখানে এর জন্য কে তারপর দেখুন খ এই এর জন্য আমরা এর আগে দেখেছিলাম যে বাংলা বর্ণমালা যেহেতু পঞ্চাশটি এবং ইংরেজিতে যেহেতু ছাব্বিশটি সো আমাদেরকে এই ছাব্বিশটি অক্ষর দিয়ে পঞ্চাশটা অক্ষরের কাজ চালিয়ে নিতে হবে সুতরাং এখানে এই খ খকে রিপ্রেজেন্ট করে এমন কোনো ইংরেজি বর্ণমালা নেই সেজন্য আমাদেরকে দুটো বর্ণ সাহায্য নিয়ে খয়ের উচ্চারণটা আনতে হবে আর সেটা হচ্ছে কে এইচ কে এইচ মিলে ক্ষয়ের উচ্চারণ আসবে তারপর দেখুন ড এই ডকে রিপ্রেজেন্ট করা যায় এরকম একটা অক্ষর হচ্ছে ডি তারপর যদি আমরা ধ নেই এই ধকে রিপ্রেজেন্ট করা যায় এমন কোনো অক্ষর ইংরেজিতে নাই তখন আমাদেরকে দুটো অক্ষর মিলে ঢয়ের উচ্চারণটা আনতে হবে সেটা হচ্ছে ডি এবং এইচ আশা করি বুঝতে পেরেছেন চলুন আরেকটু ক্লিয়ার হয় ধরুন কারো নাম হচ্ছে সালাম এই সালাম নামের মধ্যে প্রধানত তিনটা অক্ষর রয়েছে একটা হচ্ছে দন্তস আরেকটা হচ্ছে ল আরেকটা হচ্ছে ম তো এই দন্তস্বরের মধ্যে আবার আকার রয়েছে এই আকারটাও কিন্তু একটা অক্ষর আবার লয়ের সাথে আকার রয়েছে এই আকারটাও কিন্তু একটা অক্ষর অর্থাৎ স্বরবর্ণ আর ময়ের সাথে কোনো কার নেই তো আমরা বলেছিলাম যে বাংলা একটা বর্ণের জন্য আমরা ইংরেজিতে একটা লেটার নিব যেহেতু এখানে দন্তস্বর রয়েছে তাই দন্তস্বরের জন্য আমরা এস নিচ্ছি আর দন্তস্বরের সাথে আকার রয়েছে এই আকারের জন্য আমরা এ নিচ্ছি তাহলে এস এফ তারপর হচ্ছে ল এই ল এর জন্য আমরা এল নিচ্ছি ল এল দেখুন উচ্চারণে মিল রয়েছে আর ল এর সাথে যেহেতু আকার রয়েছে তাই আমরা এ নিচ্ছি আর সবার শেষে রয়েছে ম এই মতে যেহেতু কোনো কার নেই তাই আমরা ডিরেক্ট এই এমটা নিচ্ছি তাহলে যদি আমরা বলি তাহলে হবে সালাম এস এ এল এ এম সালাম এভাবে হবে সালাম এই নামে ইংরেজি বানান খালেদ এই খালেদ শব্দটার মধ্যেও তিনটা অক্ষর রয়েছে একটা হচ্ছে খ সাথে আকার রয়েছে তারপর ল সাথে আকার রয়েছে সবার শেষ হয়েছে দ আমরা জানি যে এই খটা হচ্ছে এমন একটা অক্ষর যেটাকে রিপ্রেজেন্ট করার মতো ইংরেজিতে সরাসরি কোনো অক্ষর নেই তাহলে এটা সমাধানটা কি হ্যাঁ সমাধানটাও আমরা একটু আগে আলোচনা করেছি সেটা হচ্ছে যখন আমরা সরাসরি রিপ্রেজেন্ট করার মতো কোনো অর্থাৎ রিপ্লেস করার মতো অর্থাৎ বাংলা বর্ণের পরিবর্তে ইংরেজিতে লেখার মতো কোনো বর্ণ পাবো না তখন আমাদেরকে ইংরেজির দুটো বর্ণ নিয়ে বাংলা একটা বর্ণ হিসেবে লিখতে হবে যেমন এই খ এর জন্য আমরা কে এইচ লিখবো কে এইচ তে খ হয় আর আকারের জন্য আমরা লিখবো এ এর জন্য লিখবো এল একারের জন্য দিব ই দয়ের জন্য দিব ডি তাহলে বানানটা কারে হচ্ছে K H A L E D Khaled তো বন্ধুরা আজ তাহলে